আপনারা দেখতেছেন এই মুহূর্তে সকাল আটটা দশের ঘটনা ব্যান করে এসে নিচ্ছে সীতাকুণ্ড উত্তর বাস স্টেশন মোড় ক্লাবের সামনে দুইজন মারা গেছে অলরেডি আপনারা দেখতেছেন আরেকজন আছে দেখেন এই জায়গাটা সবসময় দুর্ঘটনা হয় সবসময় এটা ছোট বাচ্চা ছোট শিশু দেখেন না বলার ছেলে দেখেন কাবার দেখেন সবাই চলে যান ট্রাকটা কোথায় থেকে ঘুরে চলে গেছে তাকে ট্রাকের মাছ गाड़ी है এটা হচ্ছে হাজারা হ্যাভেন ক্লাবের সামনে সীতাকুণ্ড বাস স্টপি